নিজের পরিবার গঠন ও একটি মেয়ে সন্তানের খুব শখ রোবট মানবী সোফিয়ার সোফিয়া রোবট হেলেও দেখতে হলিউড অভিনেত্রী অন্ডে হাব্বানের মতো গত অক্টোবরের শেষ সপ্তাহে সৌদি আরব সোফিয়াকে নাগরিকের মর্যাদা দেয় এরপরই আলোচনায় আসে সে পরে এক সাক্ষাৎকারে নিজের পরিবার গঠন ও সন্তান ধারণের ইচ্ছা প্রকাশ করে এ রোবট কোনো প্রশ্ন করলে সে শীত হেসে গুছিয়ে উত্তর দিতে পারে মূলত মানুষের সঙ্গে কথাবার্তা চালানোর উদ্দেশ্যে প্রোগ্রাম করা হয়েছে সোফিয়াকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সোফিয়া বিভিন্ন মুখভঙ্গি ফুটিয়ে তোলার পাশাপাশি কৌতুকও করতে পারে কোনো প্রশ্নের উত্তর জানতে চাওয়া হলে ওয়াইফাই নেটওয়ার্কের সাহায্যে বিশাল তথ্য ভাণ্ডার থেকে মেশিন লার্নিং পদ্ধতিতে প্রশ্নের জবাব দেয় দুই সালের উনিশ এপ্রিল সোফিয়াকে প্রথম সক্রিয় করা হয় সোফিয়ার রূপকার ডেভিড হ্যানসনের ভাষ্য এতে ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করা হয়েছে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিজুয়াল ডেটা প্রসেস করার ক্ষমতা এটি মানুষের মুখের অঙ্গভঙ্গি নকল করতে ও মুখভঙ্গি দেখাতে পারে নির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তর দিয়ে সাধারণ কথোপকথন বিশেষ করে কোনো বিশেষ বিষয়ের উপর আলোচনাও চালাতে পারে এখন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের ভয়েস রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হওয়ায় ভবিষ্যতে এর কথোপকথন আরও উন্নত হবে বাড়িতে বয়স্ক মানুষের সঙ্গী হিসেবে ও ঘরবাড়ি দেখাশোনা করতে অনুষ্ঠান ও পার্কে মানুষের সাহায্যে কাজে লাগবে সোফিয়া সামাজিক দক্ষতা মানুষের পর্যায়ে নিয়ে মানুষের সঙ্গে যোগাযোগও করতে পারবে সোফিয়া